বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার মাঝে অবস্থিত একটি দেশ দেশটি পৃথিবীর অন্যতম বৃহত্তম পদ্বীপ ভূমির গঠন থেকে আমরা জানতে পারি এই ভূখণ্ডের শতকরা আশি ভাগই প্লাবন সমভূমি পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বিদৌত অঞ্চলে এই বিশাল সমভূমি গড়ে উঠেছে অপরদিকে দেশটির মাত্র বারো শতাংশ পাহাড়ি উঁচুভূমি রয়েছে গঠনশৈলীটি অনন্য হলেও মহাদেশীয় টেকটনিক প্লেটের অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ভূতত্ত্ববিদগণ বাংলাদেশকে তার ভূমির তলদেশে এই গঠনের কারণে বারবার সতর্ক করে যাচ্ছেন বাংলাদেশ কেন বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে আসলেই কি তা সত্যি আমরা এখানে সেসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এক কথায় উত্তর হলো হা বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরি ও আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণা পরিচালনা হয় এতে উঠে আসে যে বাংলাদেশ তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে প্লেটগুলো হলো ভারতীয় ইউরেশীয় এবং বার্মা প্লেট হওয়ার শক্তি ক্রমান্বয়ে জমা হচ্ছে তাছাড়া বাংলাদেশের ভেতরে ও আশেপাশে তেরোটি ফল্ট লাইন রয়েছে এক ডাউকি ফল্ট লাইন তিনশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে বাংলাদেশের দিকে চলে এসেছে আবার ঢাকার কাছাকাছি সক্রিয় রয়েছে মধুপুর ফল্ট লাইন সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও জাইকার যৌথ জরিপে বলা হয়েছে যে হাতের অধিক মাত্রার ভূমিকম্প হলে কেবল ঢাকা শহরে বাহাত্তর হাজার ভবন ধসে পড়বে যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রাজার বিলহাম এই বিষয় নিয়ে গবেষণা করেন সেখানে তিনি দেখতে পান যে ইউরোপীয় প্লেটের নিচে ভারতের যে প্লেটটি রয়েছে সেটি স্থির হয়ে আছে হিমালয়ের পাদদেশের এই কেন্দ্রটি বাংলাদেশ থেকে চারশো কিলোমিটার উত্তরে এই প্লেটের স্তবকৃত কেটে গেলে অর্থাৎ এটি খুলে গেলেই বাংলাদেশ ভুটান ও নেপালে আট ভূমিকম্প হতে পারে সুতরাং বাংলাদেশের জন্য যে বিপদ অপেক্ষা করছে তা নিঃসন্দেহে বলা যায় ভৌগোলিক অবস্থানগত ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে বাংলাদেশকে তিনটি এলাকায় ভাগ করা হয়েছে এক নং জোন একে রেড লাইন জোন বলা হয় সিলেট বিভাগ সহ নেত্রকোনা শেরপুর কুড়িগ্রাম জেলার অন্তর্গত ময়মনসিংহ কিশোরগঞ্জ জামালপুর গাইবান্ধা রংপুর ও লালমনিরহাট জেলার অংশবিশেষ নিয়ে অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত দুই নং জোন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার নিয়ে মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে তিন নং জোন ভূমিকম্পের কম ঝুঁকিতে রয়েছে দক্ষিণাঞ্চলের পুরো খুলনা ও বরিশাল বিভাগ উনিশশো ছিয়াত্তর থেকে দু সাল পর্যন্ত বড় মাত্রার ভূমিকম্পগুলোর প্রায় সবকটির উৎপত্তিস্থল ছিল সিলেট মৌলভীবাজার রাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজার এলাকায় তাই এসব অঞ্চল অতি ঝুঁকিপূর্ণের কাতারেই রয়েছে ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় প্রতিরোধ বা ঠেকিয়ে রাখাও সম্ভব নয় বরঞ্চ যা করা যেতে পারে তা হল গবেষণার মাধ্যমে ঝুঁকিপূর্ণ অঞ্চল শনাক্ত করে ওই অঞ্চলে ভূমিকম্প সহনীয় অবকাঠামো তৈরি করা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যাতে যদি ভূমিকম্প আঘাত আনে সে সময় যেন চান ও মালের ক্ষয়ক্ষতি কম হয় 2016 সালের চার জানুয়ারি ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পের ফলে কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ সেবার আতঙ্কি মারা যান ছয়জন সেক্ষেত্রে বড় ধরনের ভূমিকম্প হলে কীভাবে ভেবেই দেখুন মনে আছে রানা পাল্লাদার কথা উদ্ধার কাজ চালাতেই আমাদের পনেরো দিন সময় লেগে গিয়েছিল আমাদের দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিকায়ন করতে হবে পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে সবসময় প্রস্তুত রাখতে হবে